হ্যালো বন্ধুরা আমরা যখন একটা পেন ড্রাইভ দিয়ে ল্যাপটপে উইন্ডোজ মারতে যাই তখন যখন উইন্ডোজ মারব ওখানে একটু প্রবলেম দেখা দেয় বা সমস্যা আসে যেটা হচ্ছে কি ড্রাইভার সমস্যা ঠিক আছে যেমন আমি এখন পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি যেমন আমার ইউএসবিটা আমি সিলেক্ট করে এখন আমি উইন্ডোজ থেকে যাব ঠিক আছে <clears throat> তো এখানে যখন আমি উইন্ডোজে যখন উইন্ডোজ দিতে যাচ্ছিলাম ইনস্টলে যাওয়ার পরে একটা প্রবলেম দেখায় ঠিক আছে যার কারণে আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম যে আপনাদের অনেকেরই প্রবলেমটা হয় ম্যাক্সিমামে তাই যেহেতু প্রবলেমটা আমি নিজেও সলভ করছি আপনাদেরকে সলভ করে কীভাবে সলভ করবেন সেটা আজকে দেখাবো একদম খুব সহজভাবে তো আমি এখানে নেক্সটে গিয়ে আমার উইন্ডোজটা আমি সিলেক্ট করবো ওকে ইনস্টলে দেবো দেওয়ার পর দিয়ে আমার এখানে যখন অপশানস আসবে এই দেখুন এখানে একটা অপশানস এসছে যে গোগো এখান ড্রাইভার ইনস্টল চাইছে ঠিক আছে এখন ড্রাইভার ইনস্টল করতে হলে আমার ড্রাইভার অবশ্যই ডেস্কটপে ড্রাইভার থাকতে হবে আর ডেস্কটপে যদি ড্রাইভার না থাকে আমার যে পেন ড্রাইভে যদি ড্রাইভার থাকতো তাহলে হয়তো ওই সমস্যাটা দেখা দিত না ঠিক আছে যার কারণে এখন আমার ড্রাইভার লাগবে ঠিক আছে তো এখান থেকে এখন আমি হচ্ছে যে কি যেটা তো ইন্টেল রিপেড স্টোরেজ টেকনোলজি একটা ড্রাইভার আছে সেই ড্রাইভারটা আমরা ইনস্টল দেবো এই যে আমি উপরে যে নামটা লিখিয়ে দিয়েছি সেই নামটাই আপনারা ওখানে সার্চ করবেন ওটাই আসবে ওকে তো আমি এটা অবশ্যই সার্চ করে নিচ্ছি সার্চ করে নিয়ে দেখছি আমি ওকে চলে এসে দেখুন আপনার যে এখানে লেখা আছে ইন্টেল রিভেল স্ট্রেস টেকনোলজি যেটা আমি টাইপ করেছি ঠিক আছে তো এটা দিয়ে আমি এখন মনে করেন যে যেটা আমার ড্রাইভার সেই ড্রাইভারটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব ওকে তো নিচে এখানে দেখুন আপনার যে লেখা আছে ইন্টেল রিভেল স্ট্রেস টেকনোলজি যে ড্রাইভারটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর দিয়ে এই যে এখানে আসবে আসার পর দিয়ে এখানে আপনার নিচে দেখুন যে সিস্টেমটা আপনার এখানে টোটালি দেওয়া আছে যে ডাউনলোড অপশনস ঠিক আছে ডাউনলোড অপশনসটা আপনার এখানে যে তীর চিহ্নটা দেওয়া আছে আপনার অ্যারো চিহ্ন যেটা আছে অ্যারো চিহ্নের উপর আপনি ক্লিক করবেন ঠিক আছে অন্যান্য জায়গায় এসে ক্লিক করলে হবে না অ্যারো চিহ্নের উপর যখন ক্লিক করবেন আপনার জিনিসটা একবারে ওখানে ডাউনলোড অপশনসে চলে যাবে ওকে তো ডাউনলোড অপশন চলে এসছে এখান থেকে আমরা যে আমাদের যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা আমরা এখন খুঁজে নেব তো আমাদের যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা আমরা খুঁজে নেব এবং সিলেক্ট করে নেব ওকে আমরা এখানে দেখছি অনেকগুলো ড্রাইভার এসছে তো আমরা নেব হচ্ছে যে যেটা চৌষট্টি বাইট ওকে উইন্ডোজ টেন চৌষট্টি বাইট এটা হচ্ছে আমাদের এখান থেকে তিন নাম্বারটা আমি দেখছি ঠিক আছে তো এটা আমরা সিলেক্ট করবো এখান থেকে তখন এটা লিঙ্কটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের ওই ড্রাইভারগুলো দেখা যাবে ওকে তো এখান থেকে যে এক্স চৌষট্টি যেটা সেটা আমি নেব ঠিক আছে আপনার যে যদি আপনি ছিয়াশি দেন তাহলে ছিয়াশি নিতে পারেন সমস্যা নেই তবে আমি হচ্ছে আমাদের জন্য চৌষট্টিটাই নিচ্ছি ঠিক আছে আর এখানে দেখাচ্ছে চৌষট্টি একটাই ঠিক আছে আর কোনো ছিয়াশি দেখাচ্ছে না ঠিক আছে তো আমি আমি চৌষট্টিটাই নিচ্ছি ঠিক আছে এক্স চৌষট্টি আমি ডাউনলোড করবো এখন ওকে করে দেবো এখান থেকে কনফার্ম করার পর দিয়ে এটা ডাউনলোড নিয়ে নেবে ওকে ফাইলটা প্রায় ডাউনলোড কমপ্লিটের পথে এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটা ডেস্কটপে নিয়ে নেবো ওকে ডেস্কটপে নেওয়ার পর দিয়ে আমরা প্রথম করব কি এটাকে একটা ফাইলে নিতে হবে ঠিক আছে যখন ফাইলে নেওয়ার জন্য আমরা একটা নিউ ফোল্ডার করব নিউ ফোল্ডার করে ওই ফাইল ফোল্ডারটার নাম লিখবো এক্স চৌষট্টি ঠিক আছে এক্স সিক্স ফোর একটা ফাইল বানাবো এই ফাইলটার ভিতরে এখন আমি এটাকে ঢুকাবো ঠিক আছে ঢুকাই এটাকে স্ট্রাক করে নেব এখন এটাকে আমি স্ট্রাক করে নেব স্ট্রাক করে স্ট্রাক হেয়ার দেবেন ঠিক আছে অল দিয়ে না আবার পরে সমস্যা হয়ে যেতে পারে ফাইল মিসিং হতে পারে তো হেয়ার দিয়ে দিয়েছে এখন এটা স্ট্রাক হয়ে গেছে এখন এটাকে কপি করে আমাদের যে ড্রাইভ ডিভাইসটা দিয়ে আমরা উইন্ডোজ মারবো যেমন হচ্ছে আপনার পেন ড্রাইভটা ঠিক আছে ওই পেন ড্রাইভের ভিতরে নিয়ে তারপর এটাকে রাখতে হবে আমি এটা কপি করে আমার যে পেন ড্রাইভ আছে পেন ড্রাইভটা সিলেক্ট করে আমি পেন ড্রাইভের ভিতরে দিয়েছি দেওয়ার জন্য প্রথমে আমি একটা নিউ ফোল্ডার নেব ঠিক আছে নিউ ফোল্ডার নিয়ে ওই নিউ ফোল্ডার ভিতরে লিখবো ইউএসবি ড্রাইভার ওকে তো এটা আমরা এখানে এটা ওই ফাইলটার ভিতরে আমরা এটা পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমরা আসছি এখান থেকে বেরিয়ে যাবো ওকে তো এটা আমরা পেস্ট করে দিয়েছি এখানে ইউজবি ড্রাইভার দেখা যাচ্ছে তো আমরা এটাকে কেটে দেব এখন কেটে দিয়ে আমরা কোনায় গিয়ে এখানে যে এখানে যে ইউএসবিটা দেখাচ্ছে এখান থেকে নিচের যে অপশনসটা আছে ওখানে রাইট বাটন ক্লিক করবো ঠিক আছে নিচের অপশনসটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা রিফ্রেশ করে দেবো ঠিক আছে এই যে রিফ্রেশ হয়ে গেছে ঠিক আছে তো রিফ্রেশ হয়ে যাওয়ার পরে দিয়ে এটা আমরা এখন পিসিটাকে শার্ট ডাউন দেবো ঠিক আছে আমাদের যেহেতু মনে করেন যে এখানে আর কোনো কাজ নেই তো আমাদের এখানে আর কোনো কিছু করবো না আমরা শার্ট ডাউন দেবো এটাকে শাটডাউন বলতে কি রিসেট দেবো রিসেট দেওয়ার পর দিয়ে যখন বোট মেনু আসবে বোট মেনু দিয়ে আমরা ঢুকবো ঠিক আছে যাই হোক যেহেতু আমার আপনাদের এখানে যেটা বোট মেনু সেটাই দেবেন ঠিক আছে আর যেটাতে বোট মেনু শো না করে সেটাতে অবশ্যই ইএস দিয়ে দিলে বোট মেনু চলে আসবে তো আমি ইউএসবি ড্রাইভারটা সিলেক্ট করলাম যেটা হচ্ছে আমি ইউএসবি দিয়েছি বলতে কি আমার হচ্ছে পোর্ট চার নাম্বার পোর্টটা ঠিক আছে ওই পোর্টটা আমি সিলেক্ট করে আমি উইন্ডোজে এন্টার করেছি ঠিক আছে তো অবশ্যই যখন এন্টার দেবেন দেওয়ার পর দিয়ে অন্য কোনো বাটনের কাছে চাপবেন না হলে মনে করেন যে প্রবলেমটা মিসিং হতেও পারে ওকে তো আমাদের এখানে কোনো কিছু ইনস্টল করা লাগবে না যেহেতু আমরা পেন ড্রাইভের ভিতরে ড্রাইভারটা দিয়ে দিচ্ছে ড্রাইভারটা অটো নিয়ে নেবে ঠিক আছে কারণ তো আমাদের অপশন চলে এসছে এখন নেক্সটে যাব ইনস্টল দেবো দেখুন প্রথমবার আমাদের এখানে ক্যান্সেল হয়ে গেছিলো এই জায়গার থেকে ঠিক আছে এখন আর ক্যান্সেল হবে না যেহেতু আমরা ড্রাইভারটা আমরা পেন ড্রাইভের ভিতরে দিয়ে দিয়েছি ঠিক আছে ওটা অটো নিয়ে নেবে তো আমাদের এখন আর প্রবলেম দেখাচ্ছে না এখন সিরিয়াল নাম্বার চাইছে ঠিক আছে সিরিয়াল নাম্বার অবশ্যই দেবো না আমরা হচ্ছে যে এখান থেকে আই ডোন্ট দিয়ে দেবো ঠিক আছে তো এখানে আসছে উইন্ডোজ সিলেক্ট করার জন্য ঠিক আছে তো আমি আমার জন্য উইন্ডোজ সিলেক্ট করবো উইন্ডোজ টেন প্রো ঠিক আছে তো আপনাদের যদি অন্যটা দিতে ইচ্ছা করে অন্যটা দেবেন তবে প্রোটা সব থেকে ভালো ঠিক আছে আমি প্রোটাই দেবো নেক্সটে দিয়ে দিলাম প্রো সিলেক্ট করে তো এখান থেকে আপনার যদি কিছু পড়ার থাকে তাহলে পড়ে নেবেন না হলে চেক মার্কটা দিয়ে অবশ্যই নেক্সটে চলে যাবেন তো এটাতে আমি আপগ্রেড দেবো না আপগ্রেড সিস্টেমে সমস্যা হয় তো আমি কাস্টম দেবো ঠিক আছে তাও কাস্টমটা দেবো আমি এখন কাস্টম ওকে কাস্টম কাস্টম দেওয়ার পরে এখানে ডিভাইসে যে আপনার হার্ড ডিস্ক সেটা আপনার ইয়ে দিতে হবে ফরম্যাট দিতে হবে ঠিক আছে তো ফরম্যাটটা আছে যে কি আমি যে এটার ডিভাইসটা আমার ফরম্যাট সিস্টেম আছে যে আপনার চারে ঠিক আছে তো চার আমি হচ্ছে যে কি ফরম্যাট দিয়ে দেবো ওকে তো আমার এখান থেকে ফরম্যাটের যে সিস্টেমটা আছে আমি এখান থেকে যখন সিলেক্ট করা আছে তখন আপনার এটাতে আমি নিরিবিলি আমি ফরম্যাট দিয়ে দেবো যে আপনাদের ডিভাইস অনুযায়ী আপনারা সেটা ফরম্যাট করবেন ওকে তো ফরম্যাট হয়ে গেছে আমি নেক্সটে চলে যাব ফরম্যাট কমপ্লিট ওকে তো নেক্সট থেকে চলে গেলাম এখানে যে যাওয়ার পথে দেখুন উইন্ডোজটা নিয়ে নিচ্ছে ঠিক আছে তো প্রবলেম আসলে ততটুকু ছিল ঠিক আছে তাছাড়া বেশি কিছু না অবশ্যই যাতে যা সমস্যা ছিল সমস্যাগুলো আপনাদেরকে আমি কথায় বুঝিয়ে দিয়েছি ঠিক আছে যদিও ভিডিওটা ক্লিয়ার না হলো আমি আপনাদেরকে কথায় বলেছি ঠিক আছে তো যাই হোক আমার এই উইন্ডোজটা এতটুকু সমস্যা ছিল সমস্যাগুলো সমাধান করে আমি উইন্ডোজটা কমপ্লিট করলাম ঠিক আছে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কি সমস্যা ঠিক আছে আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন এবং কি কমেন্ট তো এমনিতে জানাবেন সমস্যা অবশ্যই তারপরে দিয়েও আপনার যদি ভিডিওটা ভালো লাগে আবার কমেন্ট করে জানাবেন তো আপনি যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আপডেটে অনেক ভিডিও আসতে পারে ঠিক আছে কারণ আমি অতটুকের ভিতরে ভিডিওটা বানানো বন্ধ করে দিইনি অবশ্যই তো আমি আরও ভিডিও বানাবো যাই হোক যাই হোক কতটুকুই তাহলে এটাই থাকলো অবশ্যই thank you all the best